হ্যালো জনগণস ওয়েলকাম টু টেক টিভি আর প্রতিদিনের মতো আমি হচ্ছি হেদায়তুল্লাহ আর আপনাদের জন্য নিয়ে আসলাম এক্সরে আরেকটি ভিডিও আর ইন্টোর আগেই বলতেছি এই ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও যদি এটা মিস করেন এক্সেলের ফাংশন ফর্মুলাগুলো বুঝতে আপনার একদম কষ্ট হয়ে যাবে so don't miss welcome back so আজকে আমরা কথা বলবো ফর্মুলা আর ফাংশন নিয়ে এটার বহুত বড় একটা লিস্ট সো এই জন্য আমি আপনাদেরকে একটা পুরো লিস্ট দিয়ে দিব আপনার এখান থেকে যেগুলো লাগে সেগুলো আপনি ইউজ করতে পারবেন সো এর জন্য প্রথম প্রথমত কাজ হচ্ছে আপনার লিস্টটা চেক করা এবং কি কি আপনার জন্য দরকার সেটা আপনার ফাইন্ড আউট করা আমি একটা পিডিএফ ফাইল দিয়ে দেবো আর সাথে সাথে সেই ফাইলটা কোন সাইট থেকে নেওয়া হয়েছে সেইটা আমি দিয়ে দিব সো এখান থেকে আপনারা ঘেটে দেখবেন সো আমি আজকে দেখাবো যে আমি কয়েকটা উদাহরণ দেখাবো যে আমরা কিভাবে কাজ করি সো মনে করেন যে আমি যে কোনো সংখ্যার গড় করব সো আমি সেটা কিভাবে করতে পারি মনে করেন যে কোনো একটা সংখ্যা নিচ্ছি এন্টার দিলে তার নিচে যে পেজটা আছে সরি তার নিচে যে সেলটা আছে সেলটাতে চলে যাবে আর যদি আমি ট্যাবটা টাচ করি সেক্ষেত্রে আমার পাশেটাতে চলে যাবে সো এটা অনেক আর কি ইউজ করার মতো একটা শর্টকাট আমরা যেটা ইউজ করতে পারি এবং আমাদের কাজ করতেও অনেক ইজি হবে সো মনে করেন আমি এই যে চারটা সেল আছে এর মধ্যে যেই নাম্বারগুলো আছে তাকে আমি অ্যাভারেজ করব সো গড় করব সো আমি ফার্স্টে এখানে সামেশন দিব সামেশন দিয়ে অ্যাভারেজ অ্যাভারেজ দিয়ে একটা ব্র্যাকেট চিহ্ন দিব ব্র্যাকেট চিহ্ন দিয়ে জাস্ট এখান থেকে ধরে এই পর্যন্ত দিব দেওয়ার পরে জাস্ট ব্র্যাকেটটা কমপ্লিট করে দিব দেখান আপনি যদি গড় করেন গড় করলে ঠিক সেম নাম্বারটাই পাবেন আবার আমি এখান থেকে দেখাই মনে করেন আমি এখানে সামেশনের পরে আমি ম্যাক্স আর কি ম্যাক্সিমাম যেই সংখ্যাটা আছে সেটা আমি ইউজ করবো আচ্ছা তাহলে আমরা আবার ফার্স্ট থেকে করি দেখেন পেয়ে যাব আমরা পাঁচ ব্র্যাকেট আচ্ছা আমাদের এই ফর্মুলার বানানটা ভুল ছিল এই জন্যই সমস্যাটা করছে সো আমরা যদি এখান থেকে নিয়ে এই তিনটা করলাম করার পরে জাস্ট ব্র্যাকেটটা দেখেন ম্যাক্সিমাম যে বড় বড় সংখ্যাটা আছে এটা এটা দেখাচ্ছে ঠিক এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি সো যদি মিনিমাম হয় সেক্ষেত্রে মিন হবে এটা হচ্ছে বেসিক কিছু জিনিস সো মনে করেন আমার এখানে চারটা চার্ট আছে চারজনের নামে যে কোনো কিছু হতে পারে এটা সো মনে করেন আমি জাস্ট এই দুইটাকে যোগফল দেখাবো এখানে এই দুইটা যোগফল দেখাবো এখানে সো এটা কিভাবে করব মনে করেন এখানে summation summation plus ধরেন এইটা হ্যাঁ না এইটা দিলে আর কি আপনার সমস্যা হবে সো এইটা সো বাবু এখানে যে যেই বাবুর আপনার সিই সিরিজে e যেটা আছে এবং ই ই থ্রিতে যেটা আছে সেইটা মিলে যেটা হবে সেটা হবে জি ই থ্রি সো আমরা এটা করলাম করার পরে আমরা জাস্ট এখান এটা যোগফল হয়ে গেছে না এটা কিন্তু আরেকটা ফর্মুলা সো এখান থেকে জাস্ট টান দিই বাকি সবগুলো কিন্তু সেমভাবে হয়ে গেছে এখানে যদি আমরা দিই টু প্লাস হচ্ছে ওকে আবার যদি ঠিক সেম ভাবে যদি আমরা দিই যে মনে করেন সামেশন সাদি থেকে যদি আমরা নাইনকে যদি বিয়োগ দিই বিয়োগ দিই এন্টার ঠিক সেম ভাবে যদি আমরা করতে চাই প্লাস আমরা পেয়ে যাচ্ছি এবং আপনার কিন্তু প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে আপনার বসানো লাগতেছে না এইটা যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট আপনার এক্সেলে আপনি যদি এক্সেলে কাজ করতে চান আপনি যদি এই নর্মাল শর্টকাটটুকু না জানেন আপনার কিন্তু কাজ করতে আর কি এটা সিম্পল একটা কাজ করতে আপনার রাত পার হয়ে যাবে সো এইগুলা হচ্ছে আপনার মেইন পার্ট অফ এক্সেল আপনি যদি এগুলো যদি না পারেন আপনি এক্সেলে ঠেকবেন মাস্ট এবং এই জিনিসগুলো ছাড়া আপনি কখনো এক্সেলের কাজ ইজিলি করতে পারবেন না সাপোজ আপনি যদি এগুলো না বুঝে থাকেন আপনাকে আপনার বস বা আপনার একটা কাজের জন্য আপনি এক্সেলের কাজ করতেছেন এক্সেলের স্প্রেডশিটের কাজ করতেছেন সো আপনি যদি এগুলো না পারেন আপনার ধরেন বসছেন এখন আপনার রাত তিনটা বেজে ধরেন আপনি সকাল বারোটার দিকে বসেন রাত তিনটা বেজে যাবে মানে আপনি জানেন না আপনার প্রত্যেকটা আলাদা আলাদা ইনপুট দিতে হবে প্রত্যেকটা মানে নাম্বার দিবেন জাস্ট একটা চিন্তা করেন যদি আমি যদি এখান থেকে এটা না দিয়া যদি আমি ডাইরেক্ট নাম্বারটা বসা দিতাম পারতাম না বাট এটা দেওয়াতে মনে করেন এটার সাথে আপনার বাবুর সাথে সজলের ইয়া ছিল কানেকশন ছিল সো আমি যদি এইখান থেকে মনে করেন এক যোগ করি আমার কিন্তু নাম্বারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে আপনি যখন স্প্রেডশিটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এইটাই সো এইগুলো আপনার না এটা জানতেই হবে আপনি যদি স্পেশালি কাজ করতে যান এক্সেলে সো এইটাই হচ্ছে আজকে আমার মেইন টিউটোরিয়াল ছিল ও আরেকটা ট্রিক আমি আপনাদেরকে দেখাবো যেটা আমরা সচরাচর খেয়ালই করি না জাস্ট এখান থেকে যাবে এখান থেকে আপনার যেটা দরকার আপনি যে কোনো জায়গাটা থেকে গেছেন সেখানে টাইপ করেন মনে করেন ফাংশন ইনসার্ট ফাংশন আপনার কি ফাংশন দরকার এখান থেকে আপনি চাইলে এখান থেকে ওদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যে আপনার কি দরকার আপনার কি ধরনের ফাংশন দরকার সো আজকে পর্যন্ত এই পর্যন্তই আজকের জন্য এই পর্যন্তই সো আমি হয়তো বা আগামীকাল থেকে মোবাইলের কিছু টিউটোরিয়াল করব আশা করি আপনার সাথে থাকবেন আর জানাতে ভুলবেন না কেমন হলো ভালো হলে খারাপ হলে জানাবেন হয়তো বা চেঞ্জ করতে পারবো সমস্যা অবশ্যই থাকবে সবার সো সমস্যাগুলো বললে ইনশাল্লাহ সব সমস্যাগুলো সলভ করা পসিবল জাস্ট পাশে থাকবেন এবং টেক টিভিকে সাবস্ক্রাইব করবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যে ইউটিউবে বেল বাটনটা আছে সেটাতে ক্লিক করে রাখবেন তো আশা করবো আপনারা ভালো থাকবেন এবং নেক্সট ভিডিওটা দেখবেন সো এবং সবাইকে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ